হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে তো আমরা রওনা দিয়ে দিয়েছি আজকে আমরা যাচ্ছি Joydebpur metropolitan college road the celebrity launch music ক্যাফেতে তো আমরা এসে পড়েছি চলেন ভেতরে ঢোকা যাক ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং ডাইনিংয়ের অনেক ভালো ব্যবস্থা ছিল আফরামণি ও মাহিয়াতমণি দুজনই শান্ত ছিল আমরা এদিকে খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম তো ওরা এই সুযোগে একটু খেলাধুলা করছিল আফরামনির প্লেসটা অনেক ভালো লেগেছিল মাহিয়াত ফোনিও অনেক এনজয় করছিল ওদের আর কি ওরা দুষ্টুমি ছাড়া আর কিছুই না মাহিয়াত মুনি অনেক খুশি ছিল আমাদের খাবার এসে পড়েছিল তো আমার হাজব্যান্ড খাবার টেস্ট করে দেখছিল খাবারগুলো অনেক মজার ছিল খাবার ছিল মিট বক্স এবং পেরি পেরি চিকেন চিকেনটা অনেক স্পাইসি ছিল ভালোই ছিল খাবারগুলি খাবারের কোয়ালিটি এবং টেস্ট অনেক ভালো ছিল তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার মিনি ব্লগ কেমন লাগে আপনাদের সবাই কমেন্টে জানাবেন এবং টুনটুনি ফ্যামিলি সাথেই থাকবেন খোদা হাফেজ